it is easy to say but difficult to do বলা যতটা সহজ করাটা কিন্তু অতটা সহজ না তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা গোট ফার্ম এটা শাহজাহান সাহেবের একটি ছাগলের ফার্ম ফার্মটা এখন পরিত্যক্ত পরিত্যক্ত কেন পড়ে আছে ছাগলের ফার্মটা ইত্যাদি বিষয়গুলো উপস্থাপন করব পুরো ভিডিও জুড়ে আমি স্বাগত হোসেন আপনাদের সঙ্গেই আছি তো সমান্ত দর্শক এই ফার্মটাতে কি কি ভুল আছে কি ভুলের কারণে ফার্মটা আজকে পরিত্যক্ত কেন এটা আজকে বেহাল দশা তো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে পয়েন্ট আকারে আমি তো দর্শক আপনি যখন একটি ফার্ম স্টার্ট করবেন তখন আপনাকে অনেকে অনেক কথা বলবে অনেকে বলবে যে এই ছাগলের ফার্ম তো আদৌ আমি দেখিনি বা অনেকে বলবে যে আমি দেখেছি কিন্তু সেভাবে গ্রো করতে পারিনি কিন্তু কেন পারে না সমন্ত দর্শক এই ফার্মটা আমার চোখে দেখা যখন শাহজাহান সাহেব আজ থেকে এক বছর আগে যখন স্টার্ট করে তখন কিন্তু তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে অনেকে কিন্তু ফার্মটা দেখতে আসছে কিন্তু আজকে কেন এর বেহাল দশা কি সমস্যা সরকার পুরো বাংলাদেশ জুড়ে প্রশিক্ষণ দিয়ে আসছে শুধু যে ছাগলের ফার্ম এমন না সকল বিষয় একটা যুবককে কাজে লাগাতে গেলে বা বেকারত্ব ঘোষাতে গেলে যা যা করার প্রয়োজন সেগুলোই করছে তো আপনাদের যেটা বললাম যে আপনারা যখন ফার্ম করবেন অবশ্যই আপনারা যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেবেন বা আদার্স কোনো আশেপাশে যদি কোনো ছাগলের ফার্ম থাকে সেখান থেকে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করবেন বা সে ফার্মে যদি আপনাদের সম্ভব হয় সেখানে থেকে গেলেও আপনারা তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো নেবেন এবং প্রয়োজনে হাতে কলমে কিছু শিখে নেবেন যে আপনি একটা ফার্ম করতে গেলেন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি দেখা গেল আপনার একটা ছাগলের প্রিপেয়ার হলো প্রিপেয়ার কি আপনি নিজেই বুঝেন না তো আপনি কেমনি আপনি সুস্থ করবেন একটা ছাগলকে তো সম্মানিত দর্শক এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাগলের ফার্ম এখানে আবার কবিতার ফার্ম দুটা কিন্তু একসাথে একত্রে কোনো কিছু কখনোই হয় না সম্ভব না কারণ আপনি যখন এক একত্রে একটা খামারের পাশে আরেকটা খামার যখন অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু একটা বায়োসিকিউরিটির ব্যাপার আছে সেক্ষেত্রে আপনার এখানে ভাইরাল সোর্স থেকে যে অসুখগুলো আছে যেমন ধরেন আপনার রানীক্ষেত যদিও এটা পোলট্রির একটা অসুখ তারপরও এটা দেখা যাচ্ছে অনেক সময় এফেক্ট করে ছাগলের ক্ষেত্রে তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন একটা খামারের সাথে আরেকটা খামারকে মিশাবেন না আলাদাভাবে করবেন আর আরেকটা ভুল যেটা আমার কাছে পরিলক্ষিত হলো সেটা হচ্ছে যে বিজনেস যৌথ বিজনেস সমান্ত দর্শক আমাদের গ্রামে একটা কথা বলে যে আপনারা ভাগে বিয়ে করো কিন্তু ভাগে ব্যবসা করো না তা আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা ভাগে কোনোদিন ব্যবসা করবেন না শাহজাহান সাহেব ওনারা তিনজন একসাথে তিন বন্ধু মিলে যৌথভাবে বিজনেসটা স্টার্ট করেছিল এটা হচ্ছে তাদের মেন প্রবলেম আর আরেকটা সমস্যা এটা এই যে খামারটা পরিত্যক্ত থাকার আরেকটা সমস্যা তো বললামই আপনাদের যে প্রাথমিক জ্ঞান না থাকা এবং ছাগল সম্পর্কিত কোনো জ্ঞান না থাকা কোনো ধারণা না থাকা এবং সম্পূর্ণ ভুলভাবে খামার পরিচালনা